ঈদুল ফিতির ঈদ প্রসঙ্গ এবং জাকাতুল ফিতুর প্রসঙ্গ এ বিষয় সম্পর্কে আমি কোরআন এবং হাদিস থেকে কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ মা তৌফিক বিল্লাহ আল্লাপাক বলছেন কাদাফলাহা মান তাজাক্কা সুরায় আলা চোদ্দ নম্বর আয়াত সেই সেই ব্যক্তি সফল হলো মান্তাজাক্কা যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করল আল্লাপাক বলছেন সেই ব্যক্তি সফল হলো কামিয়াব হলো একবার পাস করে ফেলল ইহকাল এবং পরকালের জন্য যে ব্যক্তি তাজাক্কা তাজাক্কা মানে হলো যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে তা আসলে এই যে তাস্কিয়া বা তাস্কিয়াতুর নাফস আত্মশুদ্ধি অর্জন করা এটা সবচাইতে বড় একটি কাজ একজন মমিনের জন্য এই আত্মশুদ্ধি অর্জন করার জন্যই মূলত আল্লাহ পাক বিভিন্ন ধরনের ইবাদত বন্দিগির ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন তার মধ্যে রমজান একটা তার মধ্যে একটা এই জাকাতুল ফিতির আর একটা এই রমজান মাসে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে লাগছিলাম কিন্তু আল্লাহ পাক চাহে তো হয়তো এই আত্মশুদ্ধিটা আমাদের সারা জীবন থেকে যাবে তার সাথে সাথে রমজানের পরিপূরক হিসেবে দোষ ত্রুটি বা ত্রুটিযুক্ত যে ছিল কোনোভাবে সেটা থেকে মুক্ত হওয়ার জন্য জাকাতুল ফিতির আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন তা আসুন জাকাতুল ফিতেরটা কি আসলে জাকাতুল ফিতের সম্পর্কে বলা হচ্ছে বেসাদাকাতিল ফিতের ফারাজা রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাতিল ফিতরে অর্থাৎ জাকাতুল ফিতির এর অর্থ হলো জানের সাদগা এর অর্থ হলো কি জানের সাদগা ইবনু কুতাইবা একজন বিখ্যাত মুফাসির তিনি বলছেন যে জাকাতুল ফিতির হলো জানের সাদগা আর ফিতর এসেছে ফিতরাত থেকে ফা তৈ রা ফিতরন ঠিক আছে ফিতরাত ফিতর এসেছে হলো ফিতরাত থেকে ফিতরাত আল্লাহ ইল্লা তিল্লা তাবদিল্লা লেখাল কিল্লা অর্থাৎ এর অর্থ হলো স্বভাব বা স্বভাব বা ধর্ম সৃষ্টিগত স্বভাব সৃষ্টিগত স্বভাব ফেতরাত মানে হলো সৃষ্টিগত স্বভাব যেমন কুল্লু মাউলুদেন ইউলাদু আলাল ফিতরাতে প্রত্যেকটা সন্তান তার ফিতরাতের উপর জন্মগ্রহণ করে হাদিসের ভাষা হলো যে প্রত্যেকটা সন্তান সে ইহুদির ঘরে হোক খ্রিস্টানের ঘরে হোক আর হিন্দুর ঘরে হোক আর মুসলমানের ঘরে হোক সে কার উপরে জন্মগ্রহণ করে ইউলাদু আলাল ফেতরাতে ফেতরাতের ওপরে অর্থাৎ স্বভাব ধর্ম ইসলাম নিয়ে সে জন্মগ্রহণ করে তারপরে তার পিতামাতা হয় তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মে তাকে পরিণত করে ফেলে কিন্তু ফেতরাত মানে হলো আসলে স্বভাব ধর্ম বা সৃষ্টিগত স্বভাব সৃষ্টিগত স্বভাব যার উপরে মানুষকে সৃষ্টি করা হয়েছে সেদিকে সন্তুষ্ট করেই সাদাকাতুল ফিতির বলা হয়েছে এদিক লক্ষ্য রেখেই কিন্তু জাকাতুল ফিতিরকে জাকাতুল ফিতিরকে সাদাকাতুল ফিতির বলা হয়েছে তাজকিয়ায় নাফস বা আত্মশুদ্ধি অর্জনের জন্য আত্মশুদ্ধি অর্জনের জন্যই মূলত কি এই জাকাতুল ফিতির স্বভাব ধর্ম এটা আসলে আরেকটা অর্থে আসলে ফিতর মানে হলো খাদ্য খাওয়া বা কিছু আহার করা বা রোজা ভঙ্গ করা সিয়াম ভঙ্গ করাকে আমরা কি বলি আফতার বলি ইফতার বলি ইফতার মানে হলো সিয়ামকে ভঙ্গ করে দাও পানি খাওয়ার মাধ্যমে খেজুর খাওয়ার মাধ্যমে সিয়ামকে ভঙ্গ করে দেওয়া অর্থাৎ কাউকে কিছু খাওয়ানো কাউকে কিছু খাওয়ানো তো এই মানুষের স্বভাব ধর্ম হলো সে নিজে খাবে অন্যকে খাওয়াবে তো এই জাকাতুল ফিতিরকে মহানবী সাল্লাম এটা ফরজ ঘোষণা করে দিয়েছেন রমজান মাসের তিরিশটা রমজান পর ঈদুল ফিতরের আগে যাওয়ার ঈদুল ফিতরে পৌঁছার পূর্বেই জাকাতুল ফিতের আদায় করাকে আল্লাহ রাসুলসাল্লাম কী করেছেন ফরজ করেছেন মানে একেবারে অবধারিত করে দিয়েছেন কোনোভাবেই জাকাতুল ফিতেরকে অস্বীকার করা যাবে না বা তুচ্ছ তাচ্ছিল্য মনে করা যাবে না এখন আসুন ফেতরা এটা কি আসলে সাদাকাতুল ফিতের কে সাধারণত ব্যবহারিক অর্থে ফিতরা বলা হয় ব্যবহারিক অর্থে এটাকে ফিতরা বলা হচ্ছে রমাজানের শ্যামকে বিভিন্ন প্রকার দোষ হতে পাক পবিত্র করার জন্য রমাদানের শেষ শেষে ঈদ উদযাপনের দিন কিংবা তার দু একদিন আগে মাথা পিছু যে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য গরিব মিসকিনদের প্রদান করা হয় তাকে সাদাকাতুল ফিতির বলা হয় এটা যদিও ব্যবহারিক অর্থে ফিতরা বলি আমরা কিন্তু এর মূল অর্থ হলো যে ঈদ উল ফিতরের রমাজানের শেষে যে ঈদ আসতেছে ঈদ উল ফিতের ঈদ উল ফিতরে গমনের পূর্বে মাথা পূর্তি নির্দিষ্ট হারে কিছু সংখ্যক খাদ্যদ্রব্য ফকির মিসকিন গরিবদের মধ্যে যে বন্টন করে দেওয়া হয় এর নামই কি ফিতরা বা জাকাতুল ফিতের হাদিসে ফিতরাকে সাদাকাতুল ফিতের এবং জাকাতুল ফিতের দুটাই নামকরণ করা হয়েছে হাদিসের ভাষায় জাকাতুল ফিতের বা সাদাকাতুল ফিতের দুই নামেই অভ্যস্ত নামকরণ করা হয়েছে বাংলাদেশের জনগণ ফিতরা বলতে বুঝে থাকেন যা রমাজানের সিয়াম দোষমুক্ত করার জন্য আদায় করা হয়ে থাকে আর আমরা সাধারণত বুঝে বুঝে থাকি কি যে রমজানের সিয়ামের মধ্যে হয়তো আমার কোনো ত্রুটি বিচ্ছিত হতে পারে মিথ্যা কথা বলেছি ওজনে কম দিয়েছি ওজনে বেশি নিয়েছি দালালি করেছি এলে হয় কি না সাধারণত হয়ে থাকে অথবা কিছু না হলেও কাউকে রাগ করেছি কারো উপরে কি রাগ করেছি কাউকে গাড়ি দিয়েছি অথবা সুদ ঘুষ ইত্যাদির সাথে জড়িত আছি আরও অন্য অন্য পাপের সাথে জড়িত আছি সিয়ামও আছে রোজাও আছে সে সুদ ঘুষো খাচ্ছে মিথ্যা কথা বলতেছে তাহলে এগুলো ত্রুটি হচ্ছে কি না এই সব ত্রুটি বিচ্যুতি বিচ্যুতির থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত কি এই ফেতরার ব্যবস্থা করা হয়েছে সিয়াম সাধনায় অনিচ্ছা সত্ত্বেও যে সমস্ত ভুল ত্রুটি হয়ে যায় সেসবের প্রতিবিধানের সুযোগ এনে দেয় ফেতরা ফেতরা হলো সায়েমদের ভুল ত্রুটি দূরীকরণের উপায় ফেতরা হলো সায়েমদের ভুল ত্রুটি দূরীকরণের একটি উপায় এই এক মাস যাবত তিরিশ দিন বা উনত্রিশ দিন যাবৎ যে আমরা সিয়াম পালন করলাম এর মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে এরই এই ভুল ত্রুটিগুলিকে দূরীকরণের একটা উপায় হলো এই জাকাতুল ফেতের এবং মিসকিনদের একটা খাদ্য হাদিসের ভাষায় বলা আছে তুমাতুন লিল মাসাকিন এটা আমাদের দোষ ত্রুটিকে দূরীকরণের একটা উপায় এবং গরিব মিসকিন যারা অসহায় তাদেরকে তুমাতুন মানে খাদ্য তাদের একটা খাদ্য কমপক্ষে এই দিনে তারা ধনীদের কাছ থেকে জাকাতুল ফেতের আদায় করে নিজেকে অন্তত কমপক্ষে একদিনের জন্য হলেও অত্যন্ত খুশি মনে করবে যার ঘরে খাবার নেই সেই বোঝে খাবারের কত মূল্য মূল্য রমজান মাসের সিয়াম শেষে যেই উদযাপিত হয় তাকে ঈদুল ফিতর বলা হয় আর রমজান মাসে যে রমজানের শেষে আমরা ঈদ পালন করি এটাকে বলা হয় উল ফিতের আর কুরবানির সময় যে ঈদ পালন করি এটাকে বলা ঈদ উল আজহা সুরা আলা চোদ্দ নম্বর আয়টি কাদাফ রহমান তাজাক্কা নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় ফিতরার ব্যাপারে অবতীর্ণ হয়েছে বলে একটি হাদিস থেকে জানা যায় যে হাদিস কোরআনটা বলা হলো যে কাদাফ রহমান তাজাক্কা সেই ব্যক্তি সফল হলো যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করলো আত্মশুদ্ধি অর্জন করা কেমন নিজেকে শুদ্ধ করা নিজেকে কি শুদ্ধ করা পাপ থেকে মুক্ত হওয়া কালিমা থেকে মুক্ত হওয়া কাপড়ে যখন ময়লা লাগে তাকে আমরা কি করি ধুয়ে ফেলি সাবান সোডা ইত্যাদি দিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি আপনার আমার দেহের মনের মধ্যে যে পাপ পঙ্কিলতা শয়তানি অসোয়াশা বা বিভিন্ন ধরনের মানে কুমন্ত্রণার সৃষ্টি হয়েছে এগুলো থেকে মুক্ত হওয়ার জন্যই মূলত আত্মশুদ্ধি অর্জনের প্রয়োজন রয়েছে আল্লাপাক বলছেন যে প্রকৃতপক্ষে সেই শুদ্ধ হলো সেই সফলতা লাভ করলো যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করলো এই জাকাতুল ফিতের সম্পর্কে ইমাম আবু হানিফা বলছেন যে এটা ওয়াজিব এছাড়া বাকি সবাই এটাকে কি বলেছেন ফরজ বলেছেন এ জাকাতুল ফিতের সরাসরি ফরজ এটা ছোট বড় ধনী গরিব সকল মুসলিম নরনারীর উপরে ফরজ মোহানব বলছেন মোহানব বলছেন ফারাজে রাসুলাম জাকাত আল ফেতের জাকাতুল ফেতেরকে ফরজ করে দিয়েছেন রাসুলুল্লাহ সাল্লাম সামেন তমারেন এক সা পরিমাণ খেজুর আর সামেন সাইরেন অথবা এক সা পরিমাণ জব আলাল আবদে প্রত্যেক স্বাধীন প্রত্যেক দাস প্রত্যেক স্বাধীন পুরুষ নারী ছোট বড় মিনাল মুসলিমিনা মুসলমানদের মধ্যে মানে মুসলমানদের মধ্যে যারা স্বাধীন গোলাম ছোট বড় নারী পুরুষ প্রত্যেকের পক্ষ থেকেই একসা পরিমাণ জব একসা পরিমাণ খেজুর বা গম অথবা খাদ্যশস্য যেমন অন্য একটা হাদিসে বলা হয়েছে যে সামেন তমেন যে এক সা পরিমাণ খাদ্যশস্য প্রত্যেকের পক্ষ থেকে প্রদান করতে হবে আদায় করতে হবে কখন ও আমারা বেহা আদা কাবলা খুরুজের নাস এলা সালাত এবং সেটাকে মাঠে অর্থাৎ ঈদগাহের সালাতে ঈদগাহের মাঠে সালাত আদায় করার পূর্বেই সেটাকে আদায় করার জন্য মোহন সাল্লাম নির্দেশ প্রদান করেছেন তাই বলা হচ্ছে যে ছোট বড় ধনী গরিব সকল মুসলিম নরনারীর উপরে এটা ফরজ ইবনে উমার বলেন রাসুল সাল্লাম সে উম্মতের কৃতদাস স্বাধীন পুরুষ নারী ছোট ও বড় সকলের উপর মাথা পিছু একসা খেজুর জব ইত্যাদি খাদ্যবস্তু ফিতরার জাকাত হিসাবে ফরজ করে দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারছি কি যে জাকাতুল ফিতির দিতে হবে এটা ফরজ এবং এটা খাদ্য বস্তুর থেকে দিতে হবে টাকা পয়সা দিয়ে নয় টাকা পয়সা দিয়ে দিতে হবে জাকাত আর ফেতরা দিতে হবে খাদ্য বস্তু দিয়ে রাসুল্লাহ আবু সাইদ খুদরি রাজাল্লাহু তালহু আনহু আমরা বলেন আমরা রাসুল্লাহ সাল্লামের জমানায় ঈদের দিন একসা খাদ্য ফেতরা হিসেবে প্রদান করতাম আবু সাইদ খুদরি একজন বিখ্যাত সাহাবি উনি বলছেন যে আমরা আল্লাহ রাসুলের যুগে আমরা আল্লাহ রাসুলের যুগে ঈদের দিন একসা খাদ্য ফেতরা হিসেবে প্রদান করতাম কোন দিন দিতাম ঈদের দিনে তাহলে বোঝা গেল যে এই ফেতরাটা আগে জমা করতে হবে আর ঈদের দিন সালাদ পরে এসে এটাকে মানুষের মধ্যে বন্টন করতে হবে ঈদের দিনেই দিতে হবে অথবা পরবর্তীতে অবশ্য এই খলিফা জেনারেল যারা ছিলেন খলিফাগণ ছিলেন তারা কাজের সুবিধার্থে এক বা দুই দিন আগে এটাকে আদায় করার ব্যবস্থা করেছিলেন তো আদায় করা যাবে তবে বন্টন করতে হবে ঈদের সালাত পরে তারপরে ঈদের সালাত আদায়ের পরে এখানে সা বলতে নববী সা বোঝানো আছে হাদিসে বলা আছে সা মেন তমারেন সা যেমন আমাদের দেশে লিটার আছে না তেল মাফার লিটার আছে আবার যেগুলো দানাদার সেগুলোর মাফার জন্য দাঁড়ি পাল্লা আছে আছে কি না এখন তো সবে উঠে গেছে এখন মিটার চলে আসছে মিটারের কথা বাদ দেন হাদিসের যে ভাষা সেটা হলো সাম মেন তোমার এক সা পরিমাণ এই সাটা কি আমাদের দেশে যেমন লিটার আছে এক লিটার দুই লিটার পাঁচ লিটার ওই সেই সময়ে আরব দেশে নববী সা মদিনাতে যে সা ছিল সেটা মানে সংগ্রহ করে ওতে এটা একটা এক ধরনের মানে কাঠা জাতীয় পাত্র আর কি এক ধরনের পাত্র ওই পাত্রে যদি চাল বা খেজুর তুলেন তাহলে আড়াই কেজির সমান হয়ে যায় সেই সাটা এখন বর্তমানে তারা ব্যবহার করছে না তবে ওটা সংগ্রহ করে রীতিমতো তাতে মাপ বুঝে নেওয়া হয়েছে আর কি তাতে তাতে দেখা হয়েছে দেখা গেছে যে রীতিমতো সেটা আড়াই কেজি হবে বাংলাদেশের প্রধান খাদ্য চাউলের পরিমাণ আর তখন আমাদের খাদ্য ছিল জব কিশমিশ পনির ও খেজুর এটা আবু সাহেদ খুদ্রি বলছে যখন আমরা আল্লাহ রাসুলের যুগে ঈদের দিনে কি করতাম ফেতরা আদায় করতাম তখন একসা পরিমাণ দিতাম আর সেটা ছিল খাদ্যবস্তু সেই খাদ্যবস্তু কী ছিল জব কিশমিশ পনির এবং খেজুর জব কিশমিশ পনির এবং খেজুর সেই সময়ের প্রধান খাদ্যই ছিল এই চারটে বস্তু আর আমাদের দেশে বর্তমানে প্রধান খাদ্যই হলো চাউল থেকে ভাত এখানে ছা বলতে নবমী ছা বোঝানো হয়েছে বাংলাদেশের হিসাবে আড়াই কেজি চাউলের সমান অথবা প্রমাণ সাইজের প্রমাণ সাইজ হাতের পূর্ণ চার অঞ্জলি চাউল অর্থাৎ এটা আড়াই কেজি হবে আর কি আদাসা গমের ফেতরা দেওয়ার বিধান রসুল সালামের যুগে ছিল না এখন আমাদের বাংলাদেশ সরকার হিসাব করে দেওয়া দিচ্ছে কি যে শাহ বা শাহ গম হিসাব করে বর্তমানে সর্বনিম্ন একশো পনেরো টাকা রেট করে তারা রেডিও টিভিতে ফলাও করে প্রচার করতেছে তা আমরা কি একশো পনেরো টাকা দেবো না রাসুল সাল্লামের সহি সুন্না মোতাবেক সুন্না মোতাবেক আমল করতে গিয়ে আড়াই কেজি বা একশা পরিমাণ দেবো কোনটা অবশ্যই আমাদেরকে সাহাবাই কেরামের আমলের উপরে আল্লাহ রাসুলের হুকুমের উপরে আমল করতে হবে আপনি আমি গবেষণা করে অর্ধসা মূল্যের বিবেচনায় করে নিয়ে এসে সেটাকে কম দেওয়া এটা শুধুমাত্র গরিবদেরকে ঠকানো ছাড়া অন্য কিছু নয় রাসুসাল্লামের যুগে মদিনায় গম ছিল না মোয়াবিয়া রাজি আল্লাহ আনহু এর যুগে সিরিয়ার গম মদিনায় আমদানি হলে মূল্যের বিবেচনায় তিনি গমে অর্ধসা ফেতরাত দিতে বলেন খ্যাতনামা সাহাবি আবু সাহিদ কুদরি সহ অন্যান্য সাহাবি মোয়াবিয়া এর এই ইস্তেহাদি সিদ্ধান্ত অমান্য করেন যদিও মহাবি একজন শ্রেষ্ঠ সাহাবি ছিলেন কাতিবে হয়েছিলেন তিনি সিরিয়া প্রদেশ থেকে এসে বর্তমানে যেটা সিরিয়া সেখান থেকে মদিনা এসে তিনি বললেন যে এই গমের মূল্য বেশি অথবা অর্ধ সাহা দিতে হবে সঙ্গে সঙ্গে আবু সাইদ খুদরি বললেন যে আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না আমি সেটাই দেবো যা আল্লাহ রাসুল যুগে আমরা প্রদান করতাম এবং রাসুল সাল্লামের নির্দেশ এবং প্রথম যুগের আমলের উপরে কায়েম থাকেন তিনি কে থাকলেন একজন সাহাবি ওই আল্লাহ রাসুলের যুগের আমলের উপরেই কায়েম থাকলেন আবু সাইদ খুদরি রাজা আল্লাহ বলেন যখন রাসুল্লাহ সাল্লাম আমাদের মাঝে ছিলেন তখন আমরা প্রত্যেক ছোট বড় স্বাধীন কৃতদাসদের পক্ষ থেকে একসা পনির একসা জব একসা খেজুর অথবা একসা কিশমিশ ফিতরা হিসেবে প্রদান করতাম অতঃপর একতা মোয়াবিয়া বিন আবু সুফিয়ান হজ অথবা ওমরা উপলক্ষে মদিনায় এলেন সেই সময় তিনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুদ্া দেওয়ার সময় লোকদের উদ্দেশ্যে বলেন আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম একসা খেজুরের সমান মানে তিনি মূল্যের বিবেচনায় মদিনার গমের চাইতে সিরিয়ার গমের মূল্যটাকে বেশি ধরলেন তাই তিনি অর্ধসা বানিয়ে দিলেন ফলে জনগণ তার মত গ্রহণ করলো ঠিক আছে গ্রহণ করুক আবু সাহিদ বলেন কিন্তু সেই পরিমাণ খাদ্যই আজীবন প্রদান করব যে পরিমাণ আমি পূর্বে প্রদান করতাম তার মানে সাথে সাথে সেখানে প্রতিবাদ করা হয়েছে ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হলো যে ধনী গরিব ছোট বড় স্বাধীন কৃতদাস প্রত্যেকের জন্য একসা পরিমাণ পেতা প্রদান করতে হবে ফেতরার জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকা শর্ত নয় আনাবদের নিকটে নিসাব পরিমাণ সম্পদ থাকা শর্ত মানে জাকাতের যে শর্ত সেই শর্ত তারা ফেতরা ফেতরার সাথে লেগে দিয়েছে আসলে এটা ঠিক নয় আর সম্পদ বেশি থাকলে ফেতরা বেশি দিতে হবে এমনটি নয় ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার আগেই ফেতরা আদায় করতে হবে ফেতরা আদায় করতে হবে কখন ঈদের সালাতে বের হওয়ার পূর্বে আপনি মনে করবেন আমি সালাত আদায় করে আসি ঈদ পরে আসি তারপরে আমি সর্দারের নিকটে বা আমি নিজে নিজে কী করবো বন্টন করবো তা হবে না ঈদের সালাতে বের হওয়ার পূর্বে ফেতরাকে আপনার আদায় করে দিতে হবে মহানবী সাল্লাম লোকদেরকে ঈদের সালাতের জন্য বের হওয়ার আগেই ফেতরা আদায় করার হুকুম দিতেন মহানবী সাল্লাম নিজেই হুকুম দিতেন ইবনি উমর রাজি আল্লাহনু বলেন নবী সাল্লাম লোকদেরকে নবী সাল্লাম লোকদেরকে ঈদের সালাতের জন্য বের হওয়ার আগেই ফেতরা আদায়ের হুকুম দিয়েছেন অন্যত্র রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতের আগে আদায় করে তার ফেতরা কবুল হয় আর যে তার সালাতের পরে আদায় করে তার সে ফেতরা সাধারণ সাদাকা হিসেবে গণ্য হয় ঈদের সালাতের পরে দিলে সেটা সাধারণ সাদাকা হবে জাকাতুর ফিতর হিসেবে আদায় করা যাবে না সম্মানিত উপস্থিতি বাংলাদেশে চাউল দ্বারা ফিতরা আদায় করতে হবে কারণ চাউল এদেশের প্রধান খাদ্যদ্রব্য আমরা তাহলে কিসে খাদ্য কিসে ইয়ে করব ফেটটা আদায় করব টাকা দিয়ে না টাকা দিয়ে নয় রাসুল সাল্লামের জমানায় দিনার দিরহাম থাকা সত্ত্বেও প্রধান খাদ্যদ্রব্যের দ্বারাই ফেতনা দেওয়ার হুকুম দিয়েছেন তার যুগেও কিন্তু আল্লাহ রাসুলের যুগেও কী ছিল দিরহাম ছিল দিনার ছিল আর আমাদের যুগে টাকা আছে যেমন তখনকার যুগে দিরহাম এবং দিনার ছিল তারপরও তিনি দিরহাম বা দিনার দিয়ে ফিতরা আদায় করার কথা বলেননি আবু সাইদ খুদুরি রাজাল্লাহনু বলেন আমরা ইসলামের জমানায় ঈদের দিন একসা খাদ্য ফিতরা হিসেবে প্রদান করতাম আর তখন আমাদের খাদ্য ছিল পনির কিশমিশ জব এবং খেজুর তৎকালে উল্লেখিত চারটি ছিল আরবের প্রধান খাদ্যদ্রব্য দেশ আর দেশের প্রধান খাদ্য দ্বারাই ফেতরা আদায় করতে হবে যেটা প্রধান খাদ্য উত্তম যেটা যেটাকে মানুষ বেঁচে থাকে এটাকেই ফিতরা হিসেবে বেছে নিতে হবে আল্লাহ তালা বলেন ইয়া আই আল্লাহ আমানু আনফিকু মিন তো তৈবাতে মা কাসাবতুম আখরাজনা আখরাজনা লাকুম মিনাত আরজে ওলা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওলাস্তুম বে আখিজি ইল্লা আন্তুক ফিহে ও আলাম আন্নাল্লাহ উন হামিদ আল্লাহাক বলছেন যে প্রধান খাদ্য হিসেবে যে দিতে হবে চাউলই যে দিতে হবে তার সে ব্যাপারে একটা এখানে দলিল নিয়ে আসা হয়েছে সুরায় বাখারার দুশো সাতষট্টি নম্বর আয়াত তিনি বলছে আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীগণ তোমরা শিয়া উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু এবং তা থেকে নিকৃষ্ট উৎকৃষ্ট বস্তু ব্যয় করো এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না উৎকৃষ্ট বস্তু ব্যয় করতে বলা হচ্ছে তার মানে আপনি যখন জাকাতুল ফেতের দান করবেন তখন আপনি যেটা প্রধান খাদ্য হিসাবে খান সেটাকেই জাকাতুল ফেতের হিসেবে প্রদান করতে হবে আপনি যদি জিরা শাল চাউলের জিরা শাল চাউলের ভাত খান তাহলে জিরা শাল চাউলের আড়াই কেজি চাউল দিতে হবে আর কেউ যদি সোনার বাংলা খায় তাহলে সোনার বাংলা দেবে কেউ যদি রুটি খায় তাহলে রুটি দেবে অথচ বাংলাদেশ সরকারের এই ইসলামী ফাউন্ডেশন থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে অর্ধ সামান্য আটার মূল্য ধরে এক সর্বনিম্ন একশো পনেরো টাকা করে দিয়েছে আসলে মূল্য নির্ধারণ করার কোনো প্রয়োজন না এই নির্ধারণ আল্লাহ রাসুল যুগে আল্লাহ নবী নিজেই করে দিয়ে গেছেন কেননা তা তোমরা কখনো গ্রহণ করবে না তবে যদি তোমরা চোখ বন্ধ করে নাও অর্থাৎ যদি মানে নিকৃষ্টটা দাও তাহলে তোমরা চোখ বন্ধ করে সারা ওটা অবশ্যই নেবে না জেনে রাখো আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত পরিবারের প্রধানকে তার অধীনস্থদের পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে পরিবারের পক্ষ থেকে তার অধীনস্থদের কি করতে হবে ফেতরা আদায় করতে হবে কোনো গোলাম যদি থাকে কোনো শিশু যদি জন্মগ্রহণ করে তাহলেও তাদের দিতে হবে অবশ্য বালেক সন্তানগণ নিজেরাই তাদের ফেতরা আদায় করতে পারে যারা বালেক বয়স্ক হয়ে গেছে যারা কর্মক্ষম তারা নিজের ফেতরা নিজেই আদায় করতে পারেন সম্মানিত উপস্থিতি ঈদের সালাতের পরই ফেতরা বন্টন করা উচিত যাতে গরিবরা ঈদের দিন কিছুটা অভাবমুক্ত হয় এবং পরিবার পরিজন নিয়ে ঈদের খুশিতে অংশগ্রহণ করতে পারে এ কারণেই মোহাম্মদ সাল্লাম ঈদের সালাতের আগে ফেতরা বন্টন করার হুকুম দিতেন ইবনু আব্বাস রাজাল্লাহ আনহু বলেন আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাম সাদাকায় ফিতের নির্ধারণ করেছেন সিয়ামকে অনর্থক কথা এবং অশ্লীল ব্যবহার হতে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্য দেওয়ার জন্য তাহলে আমরা বুঝতে পারলাম যে ফেতরা দিতে হবে এটা ফরজ এবং এটা খাদ্যবস্তুর থেকে দিতে হবে এবং ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই তা আদায় করতে হবে এখন আসুন ফেতরা বন্টনের যে খাতগুলো রয়েছে ব্যাখ্যা সাপেক্ষ মোটামুটি ফেতরা পাবেন আট শ্রেণীর লোক তারা হলো ফকির মিসকিন জাকাত আদায়কারী কর্মচারী নমুসলিম দাস মুক্তির জন্য ঋণগ্রস্তর জন্য আল্লাহর রাস্তা এবং মুসাফিরের জন্য দ্বিতীয়ত ফেতরা আটটি খাতে ব্যয় করা অজীব বা অপরিহার্য নয় বরং বৈধ এবং জায়েজ তবে ফকির মিসকিনদের জন্য তা নির্দিষ্ট করা উচিত বিশেষ করে যারা ফকির মিসকিন এদেরকে আমরা কি করব বেশি বেশি প্রদান করব এবার আসুন সময় প্রায় শেষের পথে আগামীকাল সম্ভবত বেশিরভাগ সম্ভাবনা রয়েছে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হওয়ার ঈদ প্রসঙ্গে কিছু বলার ছিল তো ঈদের সালাদটা হলো সুন্নাতে মোয়াক্কাদা অনেকেই ঈদের সালাদকে একটু গুরুত্ব কম দিয়ে থাকে যে ঠিক আছে ফরজ পড়ি না ঈদের সালাতে আবার যাওয়ার দরকার কি না আপনাকে ঈদের সালাতে অবশ্যই আসতে হবে এটা একটা সুন্নাত এবং সুননাথে মোয়াক্কাদা আল্লাহ নবী সাল্লাম প্রতি বছর এই ঈদের সালাত শুরু হওয়ার পর থেকে অর্থাৎ দ্বিতীয় হিজুরি দ্বিতীয় হিজুরি থেকে তার ইন্তেকালের পর্যন্ত প্রতি বছরে তিনি কী করেছেন এই ই সালাতুল ঈদাইন আদায় করেছেন অর্থাৎ ঈদের ঈদুল ফিতরের সালাত এবং ঈদুল আজহার সালাত এটা সুন্নাতে মোয়াক্কাদা তিনি নারী পুরুষ সকল মুসলমানকে উভয় ঈদের জামাতে শরিক হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আরেকটা বিধান এখানে মহানবী সাল্লাম ঈদের সালাতে যেতেন নারী পুরুষ তার পরিবারের সকলকে নিয়ে তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা কিন্তু মেয়েদেরকে নিয়ে আসতেছি না কারণ হলো মেয়েদের পরিবেশ নাই এখানে তো পরিবেশ আমাদের কি গড়াতে হবে আমরা আসতে পারছি তো মহিলারা আসতে পারবে না কেন অবশ্যই আসার একটা কি করতে হবে পরিবেশ তৈরি করতে হবে ইবনা আব্বাস রাজু বলেন রাসুল্লাহ সাল্লাম সিও কন্যা ও স্ত্রীদেরকে উভয় ঈদে ঈদগাহে যেতে আদেশ দিতেন তাহলে সাল্লাম উভয় ঈদে স্ত্রী লোকদেরকে যেমন তার নিজের কন্যাদেরকেও উভয় ঈদে ঈদগাহে যেতে আদেশ করতেন এবার আসুন ঈদের দিন গোসল করা উত্তম পোশাক পরিধান করা এবং খুশবু লাগানোর সুন্নাত ঈদের দিন হেন তেন পোশাক পরে আমরা অনেকে কী করি যে বাড়ির কাছে মাঠ বাড়ির পাঁচরে মাঠ শুধু এই মাঠের কথা আমি বলিনি এরকম তো আরও অন্য অন্য অনেক মাঠ আছে বাড়ির কাছে যারা মাঠের কাছে যাদের বাড়ি আমি দেখেছি অনেকেই একটা গেঞ্জির মতো একটা প্যান্ট পরে একটা একটা শার্ট পরে অথবা মাথায় টুপি নাই এখানেও দেখেছি দুই একজনকে বাড়ির কাছ থেকে আসছে মাথায় একটা টুপি পর্যন্ত না ঈদের দিনেও যে মাথায় টুপি না দেন কখন দেবেন আপনি এই জন্যই ঈদের দিনে কী করতে হবে সর্বোত্তম পোশাক পরতে হবে খুশবু বা আতর ইত্যাদি ব্যবহার করতে হবে ঈদের দিন গোসল করা উত্তম ঈদের দিন গোসল করা উত্তম পোশাক পরিধান করা এবং খুশবু লাগানো সুন্নাত মহানবী সাল্লাম দুই ঈদের দিন গোসল করতেন সবচেয়ে সুন্দর পোশাক কাপড় পরিধান করতেন এবং সর্বোত্তম খুশবু ব্যবহার করতেন সবগুলো কিন্তু হাজির থেকে বলা হচ্ছে ইবনু উমার রাজা লানহু ঈদের দিন তার সবচেয়ে বেশি সুন্দর পোশাকটি পরতেন ইবনু উমার উমার ইবনু খাত্তাবের ছেলে ইবনু উমার আবদুল্লাহ ইবনু উমার তিনি ঈদের দিন সবচেয়ে সুন্দর পোশাকটা কী করতেন ব্যবহার করতেন ইবনে উমার রাজা আল্লাহ আনহু ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন ঈদ উল ফিতরের দিন বেজোর খেজুর খেয়ে মোহাম্মদাম ঈদগাহে যেতেন ঈদের দিন ঈদ উল ফিতরের দিন আমরা কি করব বেজোর খেজুর খেয়ে ঈদগাহের মাঠে আসবো খেজুর খাবো তার সাথে অন্য অন্য সব কিছুই খাওয়া যাবে তবে মোহাম্মদাম বেজোর খেয়ে বেজোর বেজোর খেজুর খেয়ে ঈদগাহের মাঠে আসতেন মোহাম্মদাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটেই বাড়ি যেতেন তাহলে আরেকটা সুন্নাথ হলো পায়ে হেঁটে আসতে হবে পায়ে হেঁটে যেতে হবে তবে দূরত্ব যদি হয় তাহলে যানবাহন ব্যবহার করাতে কোনো দোষ নেই তিনি এক পথে এক পথ দিয়ে ঈদগাহে যেতেন এবং আরেক পথ দিয়ে ফিরে আসতেন জাবের রাজা আল্লাহ তালু বলেন ঈদের ঈদে ঈদে মহানবী রাস্তা পরিবর্তন করতেন আরেকটা সুন্নাত এটা হলো যে রাস্তা পরিবর্তন করা খেয়াল করতে হবে আগামীকাল ঈদের দিন আর কি যে দিক দিয়ে আসবেন সেদিক দিয়ে না আসে অন্য পথে যাবেন এটা আল্লাহ রাসুলের সুন্নাত ঈদ উল ফিতরের সুন্নাত হলো তিনটি ঈদ উল ফিতরের সুন্নাত কয়টি তিনটি পায়ে হেঁটে যাওয়া ঈদের সালাতের পূর্বে কিছু খাওয়া এবং গোসল করা এই ঈদে কিছু খেয়ে আসতে হবে আর ঈদুল আজহাতে কিছু না খেয়ে আসতে হবে কোনো কিছু খাওয়া যাবে না তবে ঈদুল ফিতরে কিছু খেয়ে আসতে হবে বিশেষ করে বেজোর সংখ্যক খেজুর উভয় ঈদের সালাদ ঈদগাহে বা খোলা মাঠে পড়া সুন্নাত তো আর সালাদ পড়তে হবে কোথায় খোলা মাঠে ঈদগাহে বা খোলা মাঠে মহানুসাল্লাম একবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ঈদের সালাত ঈদগাহে আদায় করতে পারেননি তাছাড়া রাসুসাল্লাম আজীবন ঈদগাহে ঈদের সালাত আদায় করেছেন আবু সাইদ খুদ্রি বলেন নবী করিমসাল্লাম ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিনে ঈদগাহে সালাত আদায় করেছেন মোহাম্মদাম বলেন যেদিন তোমরা সিয়াম রাখো সেদিনের ঈদের সালাতের জন্য আজান এবং ইকামত নেই আরেকটা বিষয় যে ঈদের সালাতে কোনো কিছু নেই আজানও নেই একামতো নেই জাবের ইবনে সামুরা তা রাজি আল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লামের সাথে এক কয়েকবার দুই ঈদের সালাত আদায় করেছি বিনা আজান এবং ইকামতে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু জাবের বলেন মোহাম্মদের জমানায় ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় সালাতের জন্য আজান দেওয়া হতো না তাহলে এখনও কোনো জায়গাতেই এটা করা হয় না যদি কেউ করে তাহলে বুঝতে হবে যে সেটা বেদাতে একটি আমল মানে ঈদের সালাতে আজান নাই একামত নাই বা দুই রাকাত ছালা তাদের করব এরকম কোনো বিধানও নাই যেমন মসজিদে ঢুকলে কী করতে হয় দুই রাকাত ছালা তাদের করতে হয় কিন্তু ঈদগাহে এসে দুই রাকাত ছালা তাদের কোনো বিধান নেই উভয় ঈদে দুই রাকাত ছালা তাদের করতে হয় যার আগে পরে কোনো সালাত এবং আজান ও কিয়ামত নেই ইবনা আব্বাস রাজি আল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাম ঈদ উল ফিতরের দিন ঈদগাহে উপস্থিত হয়ে দু রাকাত সালাত আদায় করলেন আর তার আগে বা পরে কোনো সালাত আদায় করলেন না সম্মানিত উপস্থিতি এরপর আসুন ঈদের দিন আমরা কোন দোয়া পড়ব বেশি বেশি ঈদের দিন আরেকটা সুন্নতি দোয়া হলো পরস্পরের দেখা সাক্ষাৎ হলে আমরা কি বলবো তাকাব্বাল আল্লাহ মিন্নাওয়া মিনকা আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এবং তার তোমার পক্ষ থেকে আমাদের কি করুন কবুল করুন এই দোয়াটা আমরা পড়ব